আমি চিকেন লেগ পিস পাইনি তো একটা অন্য পিস দিয়েছে so hello guys welcome back my এসিটার চ্যানেল তো আজ একটা নতুন ফুড ব্লগ নিয়ে চলেছি ফুড ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো আজকের কন্টেন্টটা হলো আর্সলান বিরিয়ানি তো কারা কারা আর্সেলান বিরিয়ানি খেতে পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করবে একটা লাইক করবে মিষ্টি করে আর বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই বলবে না চলো খাওয়া যাক তো গাইস লেট স্টার্ট এই যে চিকেনের পিসটা हम मालूम है तेरे बाप को मत सिखा আর রাইসটা বেশ ঝুরঝুরে হয়েছে ফার্স্ট বাইট আলুটাও বেশ নরম হয়েছে আচ্ছা আর এটা আমার পিসি বানিয়েছে হোমমেড মাংস ঝোল চিকেনের পিসটা দেখে নাও সাধারণ তো গাইজ কারা কারা চিকেন লেগ পিস খেতে ভালোবাসো তারা অবশ্যই একটা কমেন্ট করবে আজকে আমি চিকেন লেগ পিস পাইনি তো একটা অন্য পিস দিয়েছে Wonderful. সো গাইস একটু গ্রেভি দিয়ে খাওয়া যাক গ্রেভি দিয়ে বিরিয়ানি খেতে কার কার পছন্দ তারা অবশ্যই একটা কমেন্ট করবে এটা বেস্ট তো গাইজ বিরিয়ানিটা ড্রাই আছে কাদের কাদের ড্রাই বিরিয়ানি খেতে পছন্দ তারা অবশ্যই একটা কমেন্ট করবে আর কাদের কাদের জুসি বিরিয়ানি খেতে পছন্দ তারাও একটা কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো কার কার ড্রাই পছন্দ কার কার জুসি পছন্দ সো গাইজ অবশেষে খেয়ে উঠে তোমাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবে মিষ্টি করে আর কমেন্ট করবে বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লেটেস্ট আপডেট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেলাইকানটা আছে সেটা অল বাটনে প্রেস করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাই